Hello, Assalamu alaikum. This is Jennifer Ahmed Labunno, a learner from TESOL, Bangladesh. TESOL বাংলাদেশ এমন একটি প্রজেক্ট যা কাজ করে যাচ্ছে লিডার তৈরির ক্ষেত্রে আমাদের বাঙালিদের মধ্যে দেখা যায় মোস্টলি যে আমরা অনেক কনফিডেন্সের অভাবে ভুগি আমাদের মধ্যে কনফিডেন্সের অনেক অভাব ক্রিয়েটিভিটির অভাব আমরা নিজেকে সুন্দর মতো প্রেজেন্ট করতে পারি না কিভাবে কথা বলতে হয় কিভাবে একটা আনন মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে হয় আমরা তা জানি না আমাদের মধ্যে জানার অনেক ল্যাকিংস আছে অ্যান্ড অবশ্যই এটা আমাদের কোনো ফল্ট না আমরা বেশিরভাগ মানুষই জানি না এই সম্বন্ধে কারণ আমাদেরকে শেখানো হয়নি আমরা আমাদের স্কুল লাইফ শেষ করেছি ইউনিভার্সিটি লাইফ এ আছি অনেকে কলেজ লাইফ গিয়েছে স্কুল লাইফ গিয়েছে কিন্তু স্টিল আমাদেরকে অনেক কিছুই শেখানো হয়নি কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয় আমরা তা কখনোই শিখিনি কিভাবে কমিউনিকেট করতে হয় আমরা তা কখনোই শিখিনি কারণ আমাদেরকে শেখানো হয়নি আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি যে আমরা নতুন কিছু করি ক্রিয়েটিভিটির দিকে যাই আমরা কখনোই সুযোগ পাইনি এটা অবশ্যই আমাদের কোনো দোষ না বা আপনার কোনো দোষ না যে আপনার মধ্যে কনফিডেন্সের অভাব দোষটা আমাদের শিক্ষা ব্যবস্থার বলা যেতে পারে যে আমাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা সম্ভব হয়নি কিন্তু বেশি দেরি তো হয়ে যায়নি যেই সময়ই আমরা বুঝতে পারবো আমাদের ভুলটা যে সময় আমরা অনুভব করতে পারবো যে আমাদের মধ্যে ল্যাকিংস আছে তখনই আমরা পারবো ওটাকে ফুলফিল করতে অ্যান্ড আমাদের টেসল বাংলাদেশের উদ্দেশ্যই এটা যে আপনাদের মনের থেকে আমাদের মনের থেকে আমাদের মনের ভেতরে যে ভয়টা আছে সেই ভয়টা দূর করা আমাদের সাহায্যে সবসময়ই কাজ করে যাবেন আমাদের ইয়াসির স্যার যিনি অনেক বেশি পরিশ্রমী অনেক অনেক বেশি সাহায্য করবেন আমাদেরকে তিনি অনেক হেল্পফুল যে কোনো ধরনের সাহায্য তিনি করতে সবসময় প্রস্তুত his main motto is to create leaders that we all want to be আমাদের সবারই ইচ্ছা করে যে আমরা আমাদের একটা রাজত্ব হবে যেটা আমরা রুল করব। যেখানে আমরা মেইন হব যেখানে আমরা লিডার হব আমরা কারো আন্ডারে কাজ করা পছন্দ করি না যে কোনো একটা জবে গিয়ে যদি আমাদের বারবার কোনো একটা মানুষের আন্ডারে কাজ করতে হয় তার কথা শুনতে হয় এটা অবশ্যই আমাদের কারো কাছেই পছন্দনীয় না আমাদের কারোই ভালো লাগবে না ব্যাপারটা তো এটার জন্যই আমাদের ইয়াসিস স্যার কাজ করতে চাচ্ছেন যাতে করে আমাদের মধ্যে কনফিডেন্সটা বাড়ে তো যদি এই কোর্সটা সম্বন্ধে বলতে চাই কোর্সের নাম কোর্সের নাম প্রোনাউন্সিয়েশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল এই দুটা স্কিল আমাদের জন্য খুব বেশি important to connect with others we need our connection skill and to introduce ourselves, to present ourselves before anyone, before any unknown person, we need presentation skill and আপনারা এই দুইটা জিনিসই একটি কোর্সের মাধ্যমে পেয়ে যেতে পারেন যে কোনো ধরনের সমস্যা আমরা ফেস করতে পারি যেমন ইংলিশটা আমাদের জন্য নেটিভ ল্যাঙ্গুয়েজ না তো আমাদের এটা শিখতে হবে শেখার জন্য অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন অ্যান্ড এটার জন্যই টেসল বাংলাদেশ কাজ করে যাচ্ছে যদি আপনাদের মনের মধ্যে কোনো কনফিউশন থাকে যে কোর্সটা কীরকম মোস্টলি আমরা দেখা যায় যে আমরা কোচিংয়ে ক্লাস করতে পছন্দ করি না কোচিংয়ে ক্লাস করা ভালো লাগে না ওখানে অনেক স্টুডেন্ট থাকে স্যার সবার দিকে নজর দিতে পারেন না পরে অনেক সময় দেখা যায় যে কোর্স করছি দু মাসের দু মাসে কি শিখবো আর দু মাসে কি প্রোনাউন্সিয়েশন ঠিক হবে যদি না হয় তাহলে তো টাকাটাই ভেস্তে গেল বাদ গেল কোনো কিছু শিখাও হলো না সময়টাও গেল টাকাটাও গেল আরও অনেক কিছু হতে পারে যেমন আমি বাইরের কোনো কোচিংয়ে যখন ক্লাস করেছি আমার এক্সপিরিয়েন্স আছে তাই আমি বলছি যে টিচাররা সবার দিকে খেয়াল রাখতেন না আসলে সম্ভবও না যখন ক্লাসে অনেক বেশি স্টুডেন্ট হয়ে যায় তখন টিচাররা আসলে চাইলেও অনেক সময় পারেন না সবার দিকে নজর দিতে বাট টেসল বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে আমাদের সিট সব সময় লিমিটেড লিমিটেড সিটের বাইরে কখনো স্টুডেন্ট অ্যাডমিট হতে পারবে না আর ধরেন অনুমান করেন যে ক্লাসের মধ্যে তিরিশ জন স্টুডেন্ট আছে তার জন্য কন্ডাক্ট করার কাজে আছেন আমাদের ইয়াসির স্যার তিনি সবার কাছে গিয়ে গিয়ে দেখবেন যে কে কতটুকু পারছে আপনি নিজে সুযোগ পাবেন নিজেকে প্রেজেন্ট করার আপনার সুযোগ থাকবে নিজের প্রবলেমগুলো স্যারের সাথে শেয়ার করার তিনি শুনবেন তিনি সলভ করবেন আপনি কখনোই বোর্ড হবেন না নর্মালি ক্লাসিং ক্লাসগুলো অনেক বোরিং হয় স্যাররা লেকচার দিয়ে যায় আর আমরা মাথায় হাত দিয়ে বা গালে হাত দিয়ে শুনতে থাকি শুনতে থাকি ভালো লাগে না সময়গুলো চলে যেতে থাকে আর আমাদের কাছে মনে হতে থাকে যে আমরা কিছুই শিখতে পারছি না সময়গুলাই খালি যাচ্ছে কিন্তু টেসল বাংলাদেশটা অনেকটাই ডিফারেন্ট আপনারা জাস্ট একদিন এসে যদি ক্লাসটা করে যান তাহলে আপনারা ডিফারেন্সটা ধরতে পারবেন যে অন্য জায়গা আর টেসল বাংলাদেশ কতটুকু ডিফারেন্ট অ্যান্ড এগেইন পুরাটুকু বিস্তারিতভাবে বলা তো কখনোই সম্ভব না তাই আমি ছোট করেই বলছি যে আপনারা সম্ভব হলে জাস্ট একবার এসে ঘুরে যান দেখে যান ভালো লেগেও তো যেতে পারে জিনিসটা যেহেতু আমাদের প্রত্যেকের জন্যই প্রয়োজন আমরা যদি স্টুডেন্ট হই তাহলেও আমাদের জন্য প্রয়োজন কর্মজীবনেও আমাদের দরকার হয় সুন্দর মতো যদি আমরা কথা বলতে না পারি আমাদের প্রোনাউন্সিয়েশনটা যদি পারফেক্ট না হয় আমাদের কমিউনিকেশন স্কিল আর প্রেজেন্টেশন স্কিলটা যদি পারফেক্ট না হয় তাহলে এটা কোনোভাবেই সম্ভব না এই ক্লাসরুমে আমরা ডিজিটালভাবে পড়াশোনা করা হবে যেহেতু আমরা এখন অনেকটাই আধুনিক হয়ে গিয়েছি এখনও যদি আমরা ব্যাকডেটেড শুধু বই দেখে দেখে পড়ে যেতে থাকি তাহলে জিনিসটা অনেক বোরিং হয়ে যায় আর শিক্ষাটাও হয় না স্যার আমাদেরকে একটি বই প্রোভাইড করবেন অবশ্যই বই ছাড়া তো কোনো কিছু শেখাই সম্ভব না তার উপর আপনারা অনেক ধরনের ইনফরমেশন পাবেন যা আপনারা ইন্টারনেট থেকে দেখে নিতে পারবেন নিজেরা শিখে নিতে পারবেন অনেক সময় আমাদের প্র্যাকটিসের প্রয়োজন হয় যা আমাদের ঘরে বসে করতে হবে অ্যান্ড ওটার মেটেরিয়ালসগুলো স্যার নিজে আমাদেরকে দিবেন তো আপনারা অবশ্যই অনেক বেশি হেল্পফুল হবেন এই ধরনের মেটেরিয়ালস নিয়ে নিজেরা ঘরে বসে কাজ করতে পারবেন শিখতে পারবেন প্র্যাকটিস করে নিজেকে পারফেক্ট করে তুলতে পারবেন অ্যান্ড আমার একটাই অ্যাডভাইস থাকবে আমরা জানি আমরা সবাই পারবো শুধু একটু কনফিডেন্সের অভাব সো কনফিডেন্সটা যদি আমরা বাড়িয়ে তুলতে পারি তাহলে অবশ্যই সব কিছু করা সম্ভব হয়তো আপনারা নিজেরাও জানেন না আপনারা কতটুকু করতে পারবেন বাট একটা ট্রাই তো করা যায় নিজেকে একটা সুযোগ তো দেওয়া যায় একটা সুযোগ দিয়েই দেখেন একটা ক্লাস করেই দেখেন ভালো তো লেগেও যেতে পারে সো আমার একটাই রিকোয়েস্ট বলতে পারেন আপনাদেরকে করতে পারি যে একবার ক্লাসটা করে দেখেন